ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরকাতহ সম্মানিত বোন প্রশ্ন করেছেন যে প্রেগনেন্টের কারণে দাঁড়িয়ে সালাদ পড়তে পারতেছেন না দাঁড়ালে মাথা ঘুরায় বমি বমি ভাব করে অসুস্থ ফিল করেন সেক্ষেত্রে কি উনি ফরজ সালাদ বসে বসে আদায় করতে পারবেন কি না প্রিয় দিনীবন নামাজে সালাতে মূলত কেয়াম যেটা অর্থাৎ দাঁড়ানো সেটা হচ্ছে ফরজ কোনো মানুষ যদি শরীর কোনো অসুবিধা শরীর কোনো উজোর সারা এমনিই সে দাঁড়িয়ে সালাদ পড়া তার ক্ষমতা আছে সক্ষম আছে দাঁড়িয়ে সালাদ পড়তে এরপরেও ওই সে বসে বসে সালাদ পড়ল তার সালাদ কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না কারণ সে ফরজ একটা বিনা কারণে লঙ্ঘন করেছে আর আল্লাহ রসুল্লাহ সাল আলাই আসাল্লাম বলেছেন যেটা বখারির এক হাজার একশো পনেরো নম্বর হাদিস যে সেখানের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে যে ব্যক্তি বসে নামাজ পড়ল সে দাঁড়িয়ে নামাজ পড়ার ব্যক্তির তুলনায় অর্ধেক সব পেল আর যে ব্যক্তি বসে নামাজ পড়ল আর যে ব্যক্তি ঘুমিয়ে নামাজ পড়ল তাহলে ওই ঘুমিয়ে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি বসা নামা বসে নামাজ পড়নেওয়ালার অর্ধেক সব পেল যেটা ইমরান ইবনে হুসাইন রাজি আল্লাহ তালু থেকে হাদিস পরিণত নাম আবসুরান তিনি ছিলেন অর্শরোগী ইমরান ইবনে হুসাইন তিনি বলেন কালা সালতু রাসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আন সলাতির রাজুল কায়দান আমি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামকে ওই ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে বসে সালাত পড়তেছে ফকালা আল্লাহ রসুল বললেন ইন্না সল্লাকা ইমান ফাহুয়া আফদালুমান সল্লাকা আইদান যে ওই ব্যক্তির সালাত হলো উত্তম যে দাঁড়িয়ে সালাত পড়লো বসে সালাত পড়া থেকে ফালাহু নিসু আজরুল কাইম আর ওই ব্যক্তির সোয়াব অর্ধেক করা হলো যে বসে নামাজ পড়লো যে দাঁড়িয়ে নামাজ পড়লো ওই ব্যক্তি থেকে এরপরে আল্লাহ রসুল বলেন ওমান না ইমান ফালাহু নিসু আজরুল খাইদ আর যে ঘুমিয়ে নামাজ পড়লো তার সোয়াব দেওয়া হলো অর্ধেক যে ব্যক্তি বসে নামাজ পড়লো তার থেকে তো প্রিয় দিনীবন এই হাদিস দ্বারা সুস্পষ্ট হয়ে গেল যে কোনো মানুষ যদি অসুস্থ অবস্থায় বসে সালাত পড়ে যার কারণে সে দাঁড়াতে পারবে না অথবা তার সমস্যা হচ্ছে সেক্ষেত্রে উনি অর্ধেক সোয়াবের অধিকারী হবেন কারণ বিনা প্রয়োজনে কিন্তু বসে সালাদ পড়লে যে সেই সালাদটা কিন্তু হবে না কারণ দাঁড়ানো পাওয়া গেল না তার মধ্যে ক্যাম যেটা পাওয়া গেল না যেটা হচ্ছে ফরজ আর এই হাদিস দ্বারা বোঝা যায় যে আপনি যেহেতু শরীর কারণে আপনি অসুস্থ ফিল করছেন আপনি দাঁড়াতে পারছেন না বমি হবে আপনার সমস্যা হতে পারে এই জন্যে আপনি বসে বসে সালাদ পড়তে পারবেন কোনো সমস্যা নেই তবে দাঁড়িয়ে নামাজ পড়ার থেকে আপনি বসে নামাজ পড়ার কারণে আপনি অর্ধেক সোয়াবের অধিকারী হবেন জাসা جزاك الله الخير